একটি অনুষ্ঠানে টিকটক নামে এই অনুষ্ঠানে অপুকে প্রশ্ন করা হয়েছিল কোথায় সিনেমার উপর ডক্টরেট করা যায় এই প্রশ্নের জবাবে অপু বিশ্বাস উত্তর দিলেন আমাদের এক পরিচিত আর্টিস্টের কাছে গেলে অপু বিশ্বাসের মন্তব্যের সহজেই অনুমান করা যায় সাকিব খানকে লক্ষ্য করেই কটা করেছেন তিনি যদিও তিনি সরাসরি সাকিবের নাম উচ্চারণ করেননি এছাড়া অপুর কাছে আরো প্রশ্ন ছিল লুকিয়ে বিয়ে করাটা কি রং ডিসিশন ছিল এবার অপু উত্তর দিলেন তখন আমার সতেরো বছর বয়স ছিল ছোট ছিলাম ইমোশনালি করে ফেলেছিলাম ওই ডিসিশনটাকে আর রঙও বলি না পজিটিভ